আসসালামু আলাইকুম গাইজ আমি ইমরান হোসেন আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজকের যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা বাংলাদেশ থেকে অনেকেই মানে ফেসবুকে বুস্ট করতে পারেন না বা অন্যান্য সাইট থেকে বিদেশি ফরেন যে সাইটগুলো আছে এগুলো থেকে অনেক কিছু কিনতে পারেন না যেমন যারা এসিও করেন তারা এসিও টুলস কিনতে পারেন না দেন দেখা যাচ্ছে আপনার পেইড কিছু সার্ভিস কিনতে হবে সেটাও কিনতে পারতেছেন না কারণ আপনার কারেন্সি যেটা আছে সেটা হচ্ছে সিঙ্গেল কারেন্সি আপনাদের ডুয়াল কারেন্সি করতে গেলে সেটা হয়তো ব্যাংক থেকে পাসপোর্ট দিয়ে কার্ড বানিয়ে নিতে হয় তো আমি আজকে আপনাদের যে সিস্টেমটা দেখাবো এটা হচ্ছে আপনার আপনি শুধুমাত্র আপনার আইডি কার্ড দিয়েই ভেরিফিকেশন করে আপনি এই কার্ডটা ইন্টারন্যাশনালি ইউজ করতে পারবেন আপনাদের সে একটা সিস্টেম দেখাই দিব আপনাদের তো আসুন আমরা সিস্টেমটা দেখাই দিই সো গাইজ আজকে আমি যে সাইটটা দেখাবো আপনাকে সেটা হচ্ছে আপনার এয়ারটিএম ডট কম তো এটা হচ্ছে এয়ারটিএম ডট কমের হোম ইন্টারফেস তো এটা আমি কেন চয়েস করেছি এবং কেন আপনাদের সাজেস্ট করব সেটা আগে বলে নিই এটা চয়েস এবং এটা সাজেস্ট করার পিছনে কারণ হচ্ছে আপনারা ইন্টারনেটে দেখবেন অনেক ধরনের ভার্চুয়াল কার্ড আছে এবং সেগুলা কিনতে গেলে প্রচুর টাকা খরচ করতে হবে হ্যাঁ অনেক টাকার দরকার আছে তো এগুলা সিকিউর অনেকের কাছে কেমন কেমন লাগে তাই না তো আমি আপনাদের এই ওয়েবসাইটটা এই জন্যই সাজেস্ট করি যে এই ওয়েবসাইটটা আসলে আপনাদের আমি হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি এটা হান্ড্রেড পারসেন্ট ট্রাস্টেড এবং এই সাইটটা ইউজ করে আপনারা ডলার বাইসেল করতে পারবেন আপনি যদি ফ্রিল্যান্সার হন তাহলে অন্যান্য অ্যাকাউন্ট থেকে এখানে আনার পরে আপনারা মোটামুটি ভালো দামে এটা বাইসেল করতে পারবেন এবং সেল করতে পারবেন এবং যারা কিনতে যাচ্ছেন তারা এখান থেকে কিনতে পারবেন সেটা হচ্ছে বিকাশ থেকে রকেট থেকে ঠিক আছে তো অন্যান্য যে আরও সিস্টেম আছে এগুলো থেকে আপনারা কিনতে পারবেন ডলার কিনতে পারবেন তো ডলার কেনার সময় এনাদের অ্যাকাউন্টে যেটা জমা জমা হয় সেটা হচ্ছে এয়ার ইউএসডি আপনাদের এই আরটিএমের এই আরটা সামনে রেখে দিছে আর কি যে কি আর ইউএসডি এরা অ্যাড করে বাই দ্য ওয়ে এরা কিছু চার্জ নেয় হুম তো সেটা হচ্ছে দেখা যাচ্ছে স্ক্রিন থেকে আপনি যখন এআর টিএম অ্যাকাউন্টে এক ডলার অ্যাড করতে চাবেন তাহলে আপনাকে পে করতে হবে one point zero eight USD অর্থাৎ পয়েন্ট জিরো এইট সেন্ট এটা আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে এরা হ্যাঁ আর আপনার এটা অত্যন্ত ট্রাস্টেড এবং এখান থেকে আপনারা ভার্চুয়াল কার্ড পাবেন এবং সেটা খুবই কম দামে এবং এই কার্ডটা ইউজ করে আপনারা ফেসবুক বুস্ট করতে পারবেন ইনের পেইড সার্ভিসগুলো কিনতে পারবেন বা অন্যান্য যে অ্যাডসগুলো আছে ইন্টারন্যাশনালি এগুলো আপনি দিতে পারবেন আপনারা দিতে পারবেন এটা অ্যামাজনে ইউজ করা যায় সো যেটাতে যেটাতে ইউজ করা যাবে না এরাই আসলে রেড কালার্ড একটা পপ আপ দিবে এ সেখানে লিখে দিবে যে আসলে এটা আপাতত এই সাইটের জন্য ইউজ করা সম্ভব না হুম তো <clears throat> এটা আসলে সামান্য কিছু কারণের কারণে হয়ে থাকে সেটা হচ্ছে আপনারা মানে আপনি যখন কার্ডটা অ্যাড করবেন কার্ড অ্যাড করার পরে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে আপনার অ্যাড্রেস চাই সে অ্যাড্রেসটা কিন্তু আপনি নিজের অ্যাড্রেসটা দিতে পারবেন না সেটা আপনাকে এআরটিএম থেকে যে অ্যাড্রেসটা দিবে এই অ্যাড্রেসটা ইউজ করতে হবে আমাদের হেড অফিসে বাই দ্য এই কারণে এই সমস্যাটা হয়তো হয় তো আপনাদের ফেসবুকে বুস্ট করার ক্ষেত্রেও এটা প্র্যাকটিক্যালি আমি করেছি ঠিক আছে একটা সমস্যা হতে পারে সেটা হচ্ছে আপনার আইডেন্টিটি ভেরিফিকেশন চাইতে পারে বুস্ট করার সময় তো সে সময় আপনারা করবেন কি যে আপনার ফেসবুকে যে আইডেন্টিটি ভেরিফিকেশন আপনার তো আইডি কার্ড যদি আপলোড দেওয়া না থাকে আপলোড দিয়ে দেবেন ঠিক আছে তাহলে ফেসবুক এটার সাথে কমিউনিকেট করে এটা শিওর হতে পারবে যে কার্ডটা আসলে আপনারই বা অন্যান্য সাইটেও এরকম আইডি ভেরিফিকেশন চাইতে পারে তো এটা যখন দিবেন তখন সব সমস্যার সলভ হয়ে যাবে এবং কোনো ধরনের সমস্যাই থাকবে না আপনারা স্বাচ্ছন্দ্যে আর কি বুস্ট করতে পারবেন বা অন্যান্য যে সার্ভিসগুলো আছে এগুলো ইন্টারন্যাশনালি কিনতে পারবেন বা যে কোনো জায়গায় অ্যাড করতে পারবেন আপনার এই কার্ডটা তো চলুন আজকে আমি দেখাই দিই যে আপনারা এটাতে কিভাবে জয়েন হবেন এবং এর ভিতরের ফিচারগুলো কি এগুলা তো আসলে এখানে জয়েন হওয়ার জন্য তেমন কোনো নলেজের দরকার নাই এটা সামান্য কিছু জ্ঞান থাকলে এনাফ সো এখানে প্রথমত আপনার নাম চাবে হুম ধরেন সাইন আপ লগ আউট করে নিই ওকে আমার একটা অ্যাকাউন্ট আছেই সো এখানে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অথবা জয়েন আমি আপনাদের একটা ইন্টারফেস দেখিয়েছিলাম সেখানে জয়েন লেখেছিলাম সো জয়েনে অ্যাড করবেন বা এরকম যদি আসে লগ ইন করার পর লগ ইন মেনুতে যখন আসবেন লগ ইন ইন্টারফেসে যখন আসবেন তখন এরকম একটা ইন্টারফেস আসবে তো সেখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট আসবে সো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে আপনারা চাইলে এটা সাইন আপ করতে পারবেন গুগল দিয়ে অথবা ফেসবুক দিয়ে সো আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল অর বিজনেস আপনারা চাইলে যে কোনোটাই করতে পারেন কান্ট্রি এখানে কান্ট্রি দেওয়া আছে দেন এখানে আপনাদের ইমেলস ম্যানুয়ালি করতে গেলে এখানে ইমেল দিতে হবে পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডের ক্ষেত্রে এখানে একটা ইয়ে আছে সেটা হচ্ছে নাম্বার দিতে হবে একটা সর্বনিম্ন একটা লেটার দিতে হবে এবং এইট ক্যারেক্টার্স হইতে হবে দেন আপনাকে এখানে first name last name and uh, এখানে সেকেন্ড লাস্ট নেম এটা দিতে হবে দিলে দিবেন না দিলে নাই অপশনাল লেখা আছে সো এখানে আমি নট রোবট করে ক্রিয়েট অ্যাকাউন্ট করবেন আপনার ইমেলে ভেরিফিকেশন লিঙ্ক যাবে অথবা কোড যাবে এটা দিয়ে ভেরিফাই করে দেবেন ওয়ে এখন আমরা আসি এর ভিতরের অবস্থাটা ঠিক আছে ভিতরের অবস্থাটা দেখি সো আমার যেহেতু একটা অ্যাকাউন্ট আছে আমি অ্যাকাউন্টে লগ ইন করি সো লগ ইন করে যাই সেটা হচ্ছে সেট দিয়ে দিলাম বাই দ্য ওয়ে এখানে দেখেন home tab then add withdraw multi টেকশন সেন্ড রিকোয়েস্ট ভার্চুয়াল কার্ডস সব কিছু আছে পিয়ার ট্রান্সফার ক্রিপ্টো এখান থেকে আরও একটা জিনিস সেটা আমি ভুলে গেছিলাম হচ্ছে ক্রিপ্টো কিনতে পারবেন বিটকয়েন কিনতে পারবেন যাতে এটা ইলিগাল বাংলাদেশে এটা না করাটাই বেটার হবে বেটার মানে এটাই এটা করবেন না আমি আপনাদের সাজেস্ট করি এটা করা উচিত না যেহেতু বাংলাদেশের আইনে এখন এটা নিষিদ্ধ সো বাইদ ওয়ে দেখেন এখানে অ্যাকাউন্ট আছে এই যে এখানে টিকমার্কটা আছে এই টিকমার্কটা আসার পিছনে কারণ কি আপনারা যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন তখন আপনাদের এই টিকমার্কটা আসবে না কারণ হচ্ছে আপনাদের ভেরিফিকেশন লাগবে এরকম একটা ভেরিফিকেশন আসার পরে এখানে ক্লিক করার পরে এই যে profile verification security payment methods and apps এগুলো আছে তো ভেরিফিকেশন আসার পরে দেখা যাচ্ছে এখানে আপনার একটা লিঙ্ক থাকবে হয়তো সেটাতে ক্লিক করে আপনারা আইডি কার্ডের front front part and back part এটা প্রোভাইড করবেন ক্লিন কপি প্রোভাইড করবেন তাহলে হচ্ছে আপনারা কিছুক্ষণের মধ্যে হয়তো ওনারা ভেরিফাই করে দিবে আপনার অ্যাকাউন্ট সো ভেরিফাই না করলে কি সমস্যা ভেরিফাই না করলে হচ্ছে আপনার আপনি যে কার্ডটা কিনবেন সে কার্ডটা হচ্ছে কি আপনার ইয়া হবে না রিলোডেবল হবে না আপনারা জানেন কিছু কিছু কার্ড আছে ওয়ান টাইম ইউজ কিছু হচ্ছে আপনার রিলোডেবল তো আপনারা যদি রিলোডেবল কার্ড ইউজ করতে চান তাহলে অবশ্যই আপনার এই অ্যাকাউন্টে ভেরিফাই করতে হবে ওকে দেন সিকিউরিটির জন্য আপনাদের এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন আছে কিছু অ্যাপস ইউজ করে টু ফ্যাক্টর অথেন্টিকেশন করতে পারবেন পেমেন্ট মেথড এখানে অ্যাড করতে পারবেন স্ক্রিল আছে পায়োনিয়ার আছে স্ক্রিল উইসার্ট বিকাশ রকেট ইত্যাদি অ্যাকসেপ্ট আপনারা অ্যাড করতে পারবেন দেন এখানে এয়ারটিএমের একটা অ্যাপসও আছে সেটা হচ্ছে প্লে স্টোরে সো এটা ইউজ করলে আরও ইজি হবে যেহেতু অ্যাপস এখন এখানে অ্যাড মানি এখানে আপনারা চাইলে অ্যাড করতে পারবেন টাকা সো আমি আপনাদের প্রথমেই বলেছিলাম যে এখানে অ্যাড করার জন্য এনারা কিছু টাকা চার্জ করে আর কি যেমন আপনি যদি ইয়ার ইউএসডি দেখেন এখানে air USD so air USD এটা যদি আপনি ওয়ান ইয়ার ইউএসডি অ্যাড করতে চান তাহলে আপনাকে পে করতে হবে one point zero eight USD Skrill থেকে স্ক্রিল মাস্টার কার্ড বা ভিসা ব্যালেন্স থেকে ঠিক আছে আবার আপনারা যদি দেখা যায় পায়োনিয়ার ইউএসডি থেকে ইয়া করেন পায়োনিয়ার থেকে টাকা ট্রান্সফার করে এয়ার ইউএসডিতে আনেন মানে এয়ার টিম অ্যাকাউন্টে আনেন তাহলে এখানে আপনার চার্জ করবে হচ্ছে one point zero seven USD অর্থাৎ এখানে যদি এক ইয়ার ইউএসডি এক এয়ার ইউএসডি যদি অ্যাড হয় তাহলে আপনাকে পায়োনিয়ার থেকে পে করতে হবে one point zero seven USD Skrill থেকে এরকম আপনার যদি উইচার্টে ইয়ান থেকে করতে চান চাইনিজ আর এমবি সো এখানে হচ্ছে six point seven five bKash থেকে যদি করতে চান তাহলে এরা কাটবে হচ্ছে ninety one point eight eight BDT Amazon থেকে এরকম বিভিন্ন সাইটের থেকে বিভিন্ন ধরনের এরা চার্জ করে থাকে আর কি বাই দ্য এখান থেকে আপনারা টাকা উইথড্র করতে পারবেন হুম এখানে উইথড্র করতে পারবেন উইথড্র করলে কত পাবেন সেটা এখানে দেওয়া আছে আপনারা যদি টাকা কাউকে দেন ঠিক আছে তাহলে আপনার মানে টাকা যদি উইথড্র করেন তাহলে one point zero two USD অর্থাৎ এটা আপনাকে ব্যয় করতে হবে one US one air USD এটার জন্য ঠিক আছে দেন মানে উইথড্র করতে চান মানে টাকা তুলতে চান এই ক্ষেত্রে সেন্ড করতে পারবেন রিকোয়েস্ট করতে পারবেন সেন্ড করলে হয় কি এখান থেকে আপনার কোনো টাকা কাটবে না এয়ার এয়ারটিএম টু এয়ারটিএম হয়তো কোনো টাকা কাটে না আমি দূর জানি আর কি হয়তো এটা কাটে না হুম সো আপনার এখান থেকে সবচেয়ে বড় যে ব্যাপারটা যেটার জন্য আজকে আমি ভিডিওটা করলাম সেটা হচ্ছে আপনারা এখান থেকে একটা ভার্চুয়াল কার্ড পাবেন এবং ইন্টারন্যাশনাল একটা ভার্চুয়াল কার্ড হেভিলি ট্রাস্টেড এটা আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিই এটা হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড এবং hundred percent secured hundred percent ভালো অন্যান্য ভার্চুয়াল কার্ড প্রোভাইডারগুলো আছে এরা ভার্চুয়াল কার্ডের জন্য প্রচুর টাকা নেয় কিন্তু এখানে এয়ারটিএম যে ইউএস ভার্চুয়াল কার্ডটা দেয় এটার জন্য খুবই কম এটা খুবই কম টাকা কাটে যেমন আপনার দেখাই আমি আপনার দেখাচ্ছি হচ্ছে এখানে আমার ফাইভ এয়ার ইউএসডি আছে ঠিক আছে আমি যদি এখানে আমার কার্ডটা কেনার জন্য হয়তো পাঁচ ডলারের মতো লাগবে সো আমি যদি এখানে ওয়ান ইয়ার ইউএসডি দিই তাহলে এখানে আমার কার্ডে ব্যালেন্স থাকবে ওয়ান কিন্তু আমার কাটবে হচ্ছে এটা ফাইভ পয়েন্ট নাইন নাইন তার মানে ফোর পয়েন্ট নাইন নাইন এদের কার্ড কেনার জন্য লাগবে এবং এটা আপনারা ছয় মাসের জন্য পাবেন ছয় মাসের জন্য ইউজ করতে পারবেন ওকে এবং লোকাল কারেন্সি ইকুইভ্যালেন্ট এটা হচ্ছে eighty nine point zero nine BDT by way এটা থেকে আপনারা ফেসবুক বুস্ট করতে পারবেন বা গুগলে অ্যাডস দিতে পারবেন দেখা যাচ্ছে আপনার অন্যান্য অনেক জায়গায় এটা ইউজ করতে পারবেন যেটা লিস্ট এনাদের ওয়েবসাইটে দেওয়া আছে এবং এটা খুবই ইজি এবং এখানে যদি একটু সমস্যা হয় যেটা আপনাদের প্রথমে বলেছিলাম সেটা হচ্ছে আপনার আইডি ভেরিফিকেশন সো আইডিটা যখন ভেরিফিকেশন করবেন তখন হচ্ছে আপনার এই ধরনের সমস্যা থাকবে না আইডি কার্ড যখন আপলোড দিবেন ফেসবুকে যদি এরকম সমস্যা আপলোড নিচ্ছে না তখন আইডি কার্ডের একটা অপশন চলে আসবে হয়তো সেটাতে আপনার আইডি কার্ড আপলোড দিয়ে আপনার আইডি কার্ডের সাথে ম্যাচিং করে নেবে ওরা ঠিক আছে ম্যাচিং করে আপনার অ্যাকাউন্টটা অ্যাডজাস্ট করে দেবে এবং এটা ইউজ করে আপনি সারা জীবন বুস্ট করতে পারবেন গুগল অ্যাডসের ক্ষেত্রেও তাই এরকম সমস্যা হইতে পারে তখন আপনার আইডি কার্ডটা আপলোড দিলেই সব সমস্যা সলভ হয়ে যাবে ইনশাল্লাহ বাই দ্য ওয়ে এখানে দেখেন কিছু ব্যাপার এখানে বর্ণনা করছে এরা রিলোডেবল ভার্চুয়াল কার্ড এই যে রিলোডেবল রিলোডেবল যে কার্ডটা আছে এই কার্ডটা পেতে গেলে আপনাকে অবশ্যই আপনার আইডিটা ভেরিফাইড হইতে হবে সো ভেরিফাইড করার জন্য আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার আইডি কার্ড আপলোড দিতে হবে সো এখানে তারপরে আপনার রিলোডেবল ভার্চুয়াল কার্ড পাবেন আর যদি না চান তাহলে হয়তো আপনি ওয়ান টাইম ভার্চুয়াল কার্ড পাবেন যেটা ওয়ান টাইম ইউজ করা যাবে আর কি বাই এখানে প্রতিটা পার্সেসের জন্য ওয়ান ইউএসডি করে কাটবে দেখেন এখানে একটা ইয়ে দেওয়া আছে এনারা বলে দিছে সেটা হচ্ছে আপনার এটা ইউজ এনিভার অনলাইন ওয়াই prepaid master card or Visa card আর অ্যাকসেপ্টেড আপনারা এটা সমস্ত জায়গায় ইউজ করতে পারবেন যেখানে মাস্টার কার্ড এবং বিচা কার্ড এবং সেগুলো প্রিপেড হতে হবে এই কার্ডগুলো যেখানে অ্যাকসেপ্ট করে সেখানে আপনারা ইউজ করতে পারবেন জাস্ট আপনাকে এখানে একটা জিনিস দিয়েছে ফরবিডেন আপনারা অবশ্যই এটা ইয়ে করবেন এড়িয়ে যাবেন স্কিপ করবেন সেটা হচ্ছে অ্যাডাল্ট কন্টেন্ট অর্থাৎ কোনো অ্যাডাল্ট কন্টেন্টে এটা ইউজ করা যাবে না যেখানে অ্যাডাল্ট কন্টেন্ট আছে যেখানে অ্যাডাল্ট ব্যবসা আছে সো সে জায়গায় এই কার্ডটা ইউজ করবেন না এবং গ্যাম্বলিংয়ের ক্ষেত্রে জুয়া খেলার ক্ষেত্রে এটা অবশ্যই প্রোহেবিটেড একবারে নিষিদ্ধ এ ধরনের কাজে ইউজ করলে হয়তো আপনার বিরুদ্ধে পানিশমেন্ট হবে বা আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যেতে পারে whether ওয়ার্ল্ড ট্রানজ্যাকশনস আর সাবজেক্ট টু আর রিস্ক অ্যাসেসমেন্ট হ্যাঁ এই এই ধরনের কাজে যখন আপনারা ইউজ করবেন তখন একটা রিস্কের মধ্যে পড়ে দেবে আর কি বাই ওয়ে এখন এখানে আর একটা জিনিস দেখা দেখাচ্ছে সেটা হচ্ছে আপনার লোকেশন সো আপনারা যখন কার্ডটা ইউজ করবেন ফেসবুকে বলেন বা যে কোনো জায়গায় বলেন তখন কিন্তু আপনারা একটা বিলিং অ্যাড্রেস চাবেন তাই না যখন বিলিং অ্যাড্রেস চাবে তখন আপনারা ওয়েন পুডিং বিলিং অ্যাড্রেস যখন আপনারা বিলিং অ্যাড্রেস রাখবেন তখন পোস্টাল কোড যখন পোস্টাল কোডটা ইউজ করবেন তখন নিজেরটা ইউজ করবেন হুম এবং এই ক্ষেত্রে এই সমস্যাটা হইতে পারে যে ফেসবুক নিচ্ছে না ফেসবুক আপনার আইডি কার্ড চাচ্ছে সো তখন আপনি আইডি কার্ডটা দিলে আপনার এটা ফেসবুক ফিক্স করে ফেলবে এবং আপনি অনবরত এই কার্ড ইউজ করে ফেসবুকে বুস্ট করতে পারবেন বা গুগল অ্যাডস দিতে পারবেন যাই হোক যেটা ইচ্ছা করতে পারবেন সো এই কারণেই আপনার এই সমস্যাটা হইতে পারে এবং আইডি কার্ড আপলোড দিতে হইতে পারে by the way use the AirTM use US headquarter address US headquarter অ্যাড্রেসটা ইউজ করতে বলছে এই যে এই অ্যাড্রেসটা এই অ্যাড্রেসটা ইউজ করবেন এই the Green suite Dover Delaware one nine nine zero one United States so এই বিলিং অ্যাড্রেসটা আপনারা ইউজ করবেন যদি কোথাও ইয়া চায় শুধুমাত্র পোস্টাল কোড চায় তাহলে এটা ইউজ করবেন সেটা হচ্ছে one nine nine zero one আর যদি টোটাল অ্যাড্রেসটা চায় তাহলে আপনার টোটাল অ্যাড্রেসটা ইউজ করে দেবেন বেদে ওয়ে এটা দিয়ে আপনারা ফেসবুক অনায়াসে বুস্ট করতে পারবেন এবং সুন্দর মতো কাজ করতে পারবেন আপনাদের বাইরে থেকে বুস্ট করাই নিতে হবে না আপনারা নিজেই মালিক হয়ে যাবেন পাসপোর্ট লাগবে না কিছু লাগবে না শুধুমাত্র আইডি কার্ড দিয়ে আপনারা এই কাজটা করতে পারতেছেন এটা প্র্যাকটিক্যালি আমি করেছি এই জন্য আপনাদের বললাম এটাতে কোনো সমস্যা যে সমস্যাটা হয় সে সমস্যাটা আপনাদের কাছে বলে দিছি সো বুঝতে পারতেছেন সমস্যা কী হইতে পারে আর এটাতে আর কোনো অসুবিধা নাই কারণ আমি এখনও বুস্ট করি আমার এক বড় ভাইয়ের বুস্ট করে দিই ঠিক আছে ওনার আইডি কার্ড করে দিছি এরকম এয়ার টিমের এয়ার টিমের কার্ড করে দিছি তো উনি এটা দিয়ে অনায়াসে ভালো মতো কাজ করতে পারতেছেন কোনো সমস্যা নেই ওনার এই সমস্যাটা যেটা ফেস করেছিল সেটা আপনাদের এক্সপ্লেন তো করেই দিলাম বাইদ এখান থেকে আপনারা আবার ক্রিপ্টো কিনতে পারবেন দেখেন এখানে বিট কয়েন আছে ইথেরিয়াম লাইট কয়েন অন্যান্য যাই হোক আপনার বিট কয়েন হয়তো সবাই চেনেন ইথেরিয়ামও হয়তো চেনেন লাইট কয়েন চেনেন ঠিক আছে এই ধরনের কয়েনগুলো আপনারা এখান থেকে কিনতে পারবেন বাংলাদেশের নাগরিক হিসেবে এটাই বলতে চাই যে আপনারা আসলে এগুলা কেনার দরকার নেই কারণ এগুলা আমাদের আইনে আমাদের সংবিধান এটা নিষিদ্ধ এখন পর্যন্ত পাশ হয়নি এখন পর্যন্ত আমার আমাদের যারা মানে শাসক প্রশাসন বা আমাদের যারা আইন প্রণেতা আছেন তারা তারা এখন পর্যন্ত এটা আইনটা প্রণয়ন করেন নাই কাজে এটা আমাদের জন্য অবৈধ এটা ইউজ করাটা ঠিক হবে না বেদে এটা এড়িয়ে যাবেন বেদে এখান থেকে আপনার পেয়ার টিয়ার এখানে পোস্ট ট্রান্সফার্স ট্রান্সফারগুলো যেগুলো ট্রান্সফার করবেন টাকা পয়সা এগুলো ইয়ে করতে পারবেন বাই এখান থেকে আপনারা কি করতে পারেন কীভাবে অ্যাড করতে পারবেন সেটা আপনারা দেখেই দেখেন এখান থেকে বিকাশে আপনি অ্যাড করতে চাচ্ছেন ঠিক আছে তো এখানে দেখেন ওয়ান ইউএসডি দেখেন minimum account average time twenty six minutes এখানে অ্যাড করার অ্যাড করার অপশানে যাওয়ার পরে আমি বিকাশ থেকে এটা অ্যাড করব ঠিক আছে বিকাশ অনেকে আছে যারা ডলার সেল দিচ্ছে এবং আপনার কাছ থেকে এই ওয়েবসাইটটার টাকা নেবে হচ্ছে একশো টাকা বত্রিশ পয়সা এক ডলারের জন্য এক এয়ার ইউএসডি এর জন্য ঠিক আছে সো এটা এক ডলারের জন্য একশো টাকা বত্রিশ পয়সা নিচ্ছে এরা এটা আমি সিলেক্ট করলাম মিনিমাম অ্যাকাউন্ট এক ডলার নিতে হবে সো এটা অ্যাভারেজ টাইমস টোয়েন্টি সিক্স মিনিটসের মধ্যে এরা দিয়ে দিবে দেখেন এখন এখানে আমার অ্যামাউন্ট সিলেক্ট করতে বলতেছে যে আমি কত টাকা নিব ঠিক আছে সো এখানে দেখেন funds to send funds to receive এখানে সেন্ড করবো যদি আমি একশো টাকা সেন্ড করি তাহলে ওয়ান ইয়ার ইয়ার ইউএসডি পাচ্ছি সো আমি যদি এখানে পাঁচ হাজার টাকার ডলার কিনি পাঁচ হাজার টাকার যদি কিনি তাহলে চুয়ান্ন ডলার চৌষট্টি সেন্ট এয়ার ইউএসডি পাচ্ছি সো এখানে আমি রিকোয়েস্ট করলেই রিকোয়েস্ট চলে যাবে অনেকেই আছেন যারা ডলার সেল করতেছেন আপনার দেখেন আমি রিকোয়েস্ট করার পরে দেখেন অবস্থাটা হয় সিলেক্ট টোয়েন্টি সিক্স মিনিটস হ্যাঁ অ্যাভারেজ পিয়ার ম্যাচ এত তো আমি যখন সিলেক্ট করলাম তখন দেখেন এখানে আপনার ফোন নম্বর চলে আসছে সাবমিট রিকোয়েস্ট রিকোয়েস্ট করার পরেই দেখেন কী অবস্থা হয় হ্যাঁ ফাইন্ডিং ইউ পিয়ার ম্যাচ সেটা ফাইন্ড করতেছে দেখেন কী হয় ফাইন করতেছে কে আছে আসলে এখন বিকাশ থেকে ডলার দেওয়ার জন্য বিকাশ থেকে বিকাশে টাকা নেবে আর আমাকে ডলার দিবে একটু ওয়েট করতে হবে finding your peer match so কেউ যদি অনলাইনে অ্যাক্টিভ থাকে সে অবশ্যই আমাকে মেসেজ করবে এখানে মেসেজিং অপশন আছে বাই দা আপনাদের আর দেখাচ্ছি না if a peer does not accept your request within eleven hours fifty eight minutes by July request will automatically cancel তো এটা দেখেন eleven hours fifty eight minutes অর্থাৎ এগারো ঘন্টা আটান্ন মিনিটের মধ্যে আপনার এই জিনিসটা ওরা অ্যাকসেপ্ট করত অ্যাকসেপ্ট করবে যদি এর মধ্যে অ্যাকসেপ্ট না করে তাহলে হচ্ছে কি আপনার এই যে সিস্টেমটা আপনি প্রোভাইড করছেন এয়ার টিমে যে আমার একটা পেয়ার দরকার যে আমার কাছ থেকে বিকাশে টাকা নেবে এবং আমাকে এয়ার ইউজ দিবে তো এরকম একটা পেয়ার আমার খুঁজে দেন এরা খুঁজতেছে তো খুঁজে পাচ্ছে না হয়তো লেট হচ্ছে যাই হোক আপনি যে যে রিকোয়েস্টটা করছেন এয়ার টিমে এটা এগারো ঘন্টা আটান্ন মিনিট পর্যন্ত থাকবে ঠিক আছে সো তারপরে তারপরে যদি কেউ এটা অ্যাকসেপ্ট না করে তাহলে সেটা হচ্ছে আপনার অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে দেন আপনি আবার এটা রিকোয়েস্ট করতে পারবেন এটা অ্যাভেলেবেল পাওয়া যায় অ্যাভেলেবেল বিকাশ থেকে এরকম পাওয়া যায় কিন্তু হয়তো ঈদের সময় চলতেছে তো এখন মানুষ অনেকভাবে ব্যস্ত আছে যার কারণে কাউরে পাওয়া যাচ্ছে না আর কি ব্যাদার এটা আমি ক্যান্সেল করে দিলাম okay uh, other okay transaction cancelled okay so এখানে দেখতেছেন এইভাবেই আর কি আপনার এটা থেকে আপনারা ফেসবুক বুস্ট বা অন্যান্য কাজ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সাথে একটা লাইক দিয়ে দিবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম